খুব কম সংখ্যক ফুটবলারই আছেন যারা একই সাথে ম্যাসি এবং রোনালদোর সতীর্থ হিসেবে খেলেছেন জেরার্ড পিকে এমন এক সৌভাগ্যবান ফুটবলার যিনি ম্যাসি এবং রোনালদোকে সতীর্থ হিসেবে পেয়েছেন দু থেকে দু সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সাথে কাটিয়েছেন পিকে এরপর দীর্ঘ এক যুগেরও বেশি সময় তো মেসির সাথেই খেলেছেন এই স্প্যানিশ সেন্টার ব্যাক শুধু সতীর্থ নয় অর্জনের দিক দিয়েও পিকের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ স্পেন ও বার্সেলোনা হয়ে জয় করেছেন সম্ভাব্য সব ট্রফি উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি স্পেনের কাতালোনীয় রাজ্যের বার্সেলোনা শহরে জন্মগ্রহণ করেন পিকে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়া থেকে তার উত্থান ঘটেছে এখানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার ক্যারিয়ার শুরু হয় দু সালের পহেলা জুলাই তাকে কিনে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড তবে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে কোনো ফি পরিশোধ করেনি কারণ পেশাদারি চুক্তির জন্য তার বয়স খুব কম ছিল দু সালের অক্টোবর মাসে ম্যানচেস্টার ইউনাইটেডে পিকের অভিষেক হয় লিগ কাপে ক্রিউ আলেকজান্ডার বিপক্ষের ম্যাচে জন ওশিয়ার বদলি হিসেবে নেমেছিলেন পিকে দু সালের চৌঠা আগস্ট রিয়াল জারাগোজা এক মৌসুমের জন্য পিকেকে ধার করে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বারোটি এবং রিয়াল জারাগোজার হয়ে বাইশটি ম্যাচ খেলেছেন পিকে এরপর শুরু হয় বার্সেলোনা অধ্যায়ের যে অধ্যায়ের পরতে পরতে মিশে আছে অনিন্দ সুন্দর সব স্মৃতি দু সালের সাতাশ মে বার্সেলোনার সাথে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হন পিকে দু সালের ছাব্বিশ নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে স্পোর্টিং সিপি ক্লাবের বিপক্ষে বার্সেলোনার হয়ে পিকের প্রথম গোল করেন ম্যাচটি বার্সেলোনা পাঁচ দুই গোলে জয়লাভ করে এর দুই মাস পরে স্পানিওলের বিপক্ষে গোল করার মাধ্যমে ঘরোয়া ফুটবলে গোলের সূচনা করেন পিকে ম্যাচটি বার্সেলোনা তিন দুই ব্যবধানে জিতে নেয় দু সালের তেরোই মে কোপা দেলরের ফাইনালে অ্যাথলেটিক অ্যাথলেটিক বিলবাওয়ার বিপক্ষে বার্সেলোনার চারেক গোলে জয়ী হয় এরই মাধ্যমে বার্সেলোনার হয়ে প্রথম ট্রফি জয় করেন পিকে পাশাপাশি দারুণ ডিফেন্ডিং নৈপুণ্যের জন্য তিনি দু হাজার নয় দশ মৌসুমে লা লিগা সেরা ডিফেন্ডার নির্বাচিত হন এছাড়া দু সালে তাকে royal order of sports merit স্বর্ণপদক দেওয়া হয় দু সালের সাত ডিসেম্বর পিকে বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো অধিনায়কত্ব করেন নিয়মিত অধিনায়ক কার্লস পুয়েল এবং সহ অধিনায়ক জাবির অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যাম্প নুতে রাশিয়ান ক্লাব রুবিন কাজানের বিরুদ্ধে পাঁচ শূন্য ব্যবধানে জয়লাভ করে পিকের বার্সেলোনা বার্সেলোনা দু সালে পিকে বার্সেলোনার সাথে চুক্তি সম্প্রসারণের স্বাক্ষর করেন চুক্তিপত্র সম্প্রসারণ করে দু সাল পর্যন্ত নেওয়া হয় দু সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন পিকে জুভেন্টাসকে তিনে এক গোলে হারিয়ে পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল পায় বার্সেলোনা এটি বার্সেলোনার সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি দু সালের তেসরা নভেম্বর বার্সা ছাড়ার ঘোষণা দেন পিকে পাঁচ নভেম্বর ইউডি আলমেরিয়ার বিরুদ্ধে বার্সেলোনার লা লিগা ম্যাচের পর অবসর নিলেন কাতালোনিয়ান ডিফেন্ডার সুসজ্জিত ও সমৃদ্ধ ক্যারিয়ারের সমাপ্তির সময় চলে এসেছে শুধু ক্লাব ফুটবল নয় জাতীয় দলের হয়ে হয়েও অমরত্বের স্বাদ পেয়েছেন পিকে দু সালে স্পেন জাতীয় দলে অভিষিক্ত হন পিকে স্পেনের হয়ে একশো দুইটি ম্যাচ খেলেছেন দু সালে স্পেনের হয়ে বিশ্বকাপ এবং দু সালে ইউরো কাপ জিতেছেন পিকে ক্লাব ক্যারিয়ার বা জাতীয় দল কোথাও কোনো অপূর্ণতা নেই ব্যক্তি জীবনেও অপূর্ণতা ছিল না কিন্তু চলতি বছরের জুন মাসে বিশ্বখ্যাত সঙ্গীত তারকা শাকিরের সাথে তার বিচ্ছেদ হয় শেষ হয় দীর্ঘ বারো বছরের পথ চলা স্পেনের রাজধানী মাদ্রিদে ওয়াকা ওয়াকা গানের শুটিংয়ে প্রথম সাক্ষাৎ হয় দুজনের সেখান থেকে মোবাইল নম্বর বিনিময় হয় এরপর দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে গিয়ে আবারও আলাপ আলাপ হয় সেখানেই শুরু মন দেওয়া নেওয়া সঙ্গীত আর ফুটবল জগতের দুই নক্ষত্রের একত্রিত হওয়ার শুরুটা এভাবেই মাঠের অধ্যায় শেষ হলেও মাঠের বাইরে নতুন অধ্যায় শুরু করতে পারেন পিকে যদিও ব্যবসায়ী হিসেবে ইতিমধ্যে বেশ নাম কামিয়েছেন তিনি পিকের দাদা অ্যামাদোর বার্নাবু ছিলেন বার্সেলোনার পরিচালক সেই সূত্রে বার্সা সমর্থকরা নিজেদের ক্লাবের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে পিকেকে দেখতে চাইতে পারেন